Hi everyone, তো তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এলাম তোমরা সকলে শুনেছো কিংবা দেখেছো টিটি রেলের যে টিটি থাকে তার সম্বন্ধে তোমরা সকলেই জানো তো সেই টিটি পদেই কিন্তু এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কোনো রকম কোনো পার্সেন্টেজ লাগবে না প্লাস তুমি যে কোনো শাখা থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তো পুরুষ মহিলা তোমরা এখানে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে শূন্যবাদের সংখ্যা যদি বলো প্রায় দশ হাজার প্লাস কিন্তু শূন্যবাদ তোমাদের এখানে থাকবে থাকবে তো কবে নাগাদ তোমাদের বিজ্ঞপ্তিটা আসবে এবং তোমরা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা সকলে যেন এই নিয়ে অফিসিয়ালিভাবে একটা আপডেট তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি রেলের তরফ থেকে পায় দেড় লক্ষ শূন্যবাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে তোমাদের আরপিএফ কনস্টেবল এসআই থাকবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকবে এলপি তারপরে থাকবে তোমাদের টিটিই অর্থাৎ টিটি পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে দশ হাজার শূন্য পদ থাকবে এই বিজ্ঞপ্তিটাও কিন্তু তোমাদের আসতে চলেছে তিনটা রেলের তরফ থেকে বড় চাকরি আসতে চলেছে সুবর্ণ সুযোগ তোমাদের দু সালটা হচ্ছে তোমাদের সকলের জন্য সুবর্ণ সুযোগ তোমাদেরকে এর আগেও আমরা জানিয়েছিলাম এখনও বলছি দু সাল বাইশ সাল তোমাদের সকলের জন্য গোল্ডেন ইয়ার ঠিক আছে দু এবং বাইশ সাল তোমাদের সকলের জন্য গোল্ডেন ইয়ার তো দু এবং বাইশ সালের মধ্যে তোমাদের টিটিই আরপিএফ এসআই তারপরে তোমাদের কনস্টেবল এবং এলপি আসতে চলেছে তো তোমাদের টিডিই পদে প্রায় দশ হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে দশ হাজার আট থেকে দশ হাজার মধ্যে শূন্যপদ থাকবে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে তোমরা সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে পুরুষ মহিলা উভয় তোমরা থামনেলে দেখে নিয়েছো কবে থেকে আবেদন শুরু হবে ডিসেম্বর মাস থেকে আবেদন ডিসেম্বর কিংবা জানুয়ারি ফার্স্ট উইক উইক থেকে তোমাদের অনলাইনে আবেদন হওয়ার কথা রয়েছে অফিসিয়ালিভাবে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে সিলেবাসের কথা যদি বলো এই নিয়ে ডিটেলসে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কীভাবে কী কীরকম কী সিলেবাস রয়েছে কটা এক্সাম হয় কোন ভাষায় এক্সাম হয় সম্পূর্ণ কিছু ভিডিও তোমাদেরকে একটা ডিটেলসে বানিয়ে দেবো আপাতত যে আপডেটটা পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুপার অন্যান্য সুযোগ তোমাদের সামনে রেলের যদি চাকরি করার ইচ্ছা হয়ে থাকে এর চেয়ে বড় সুযোগ জীবনে তোমরা আর হয়তো পাবে না এরপর এটাই সঠিক সুযোগ এটাই সুবর্ণ সুযোগ তোমাদের সকলের জন্য যে কটা আপডেট পাই সেগুলো শেয়ার করি এর আগেও তোমাদের এসএসসি জিডির যে আপডেটগুলো দিয়েছিলাম সম্পূর্ণ মিলে গেছে ডাব্লিউপিপি কনস্টেবলের যে আপডেট দিয়েছিলাম সেগুলোও মিলে গেছে এটাও তোমরা দেখবে কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তোমাদেরকে আমরা আগে আগে থেকে আপডেটটা এই কারণে দিই যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো মোটিভেট হও এগুলো দেখে তোমরা অনেকেই হয়তো কিন্তু মোটিভেট হও তারপরে কিন্তু ভালোভাবে আরও জোর দিয়ে পড়াশোনা করতে পারো তার জন্য তোমাদেরকে আগে থেকে আমরা সতর্ক বার্তা করে দিই কারণ পরবর্তীকালে একবার বিজ্ঞপ্তি বেরিয়ে গেলে রেলওয়ে কিন্তু খুব দ্রুততার সঙ্গে নিয়োগ করে একবার বিজ্ঞপ্তি বেরিয়ে গেলে কিন্তু আর তোমরা নাগাল পাবে না অনেক কম্পিটিশান হবে এখানে তো বুঝতে পারছো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আর বন্ধুরা তোমরা যদি ডিটেলসে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম